কর্তৃপক্ষকে এ কারণে ধন্যবাদ জানাই যে কর্তৃপক্ষ তারা গতানুগতিক ধারার কোনো মাহফিল না করে এ জাতীয় ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করেছেন এবং যারা আলোচক এখানে যারা আলোচনা করতে আসেন তাদেরকে কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার জন্যও তারা অনুরোধ করে থাকেন আমি আপনাদের এই সম্মেলনে ইতিপূর্বে দুইবার এসেছি আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন বর্তমান সময়ের আমাদের মুসলমান ইমানদার ভাইদের ইমানই তাকাজা অনুযায়ী ইমানই চাহিদা অনুযায়ী সমসাময়িক একটি বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমাকে কিছু হক কথা এখলাসের সাথে বলার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন মোহতারাম হাজরি আমরা এখানে যারা উপস্থিত রয়েছি অধিকাংশই ওলামা কলাবা এবং কিছু দিনদার সাথী আমরা সকলেই একটি কথা খুব জানি ও বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জগতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামত রাজের মাঝে সবচেয়েতে দামি সবচেয়েতে মূল্যবান নিয়ামতের নাম ইমান বলেন কি ইমান ইমানের চেয়ে দামি কোন নিয়ামত ইমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে কাউকেই দান করেন ইমান তো এতটাই দামি এতটাই দামি এই উপমহাদেশের শ্রেষ্ঠ বলিয়ে কামেল হজরত মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি প্রায় বলতেন যে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাও সবচেয়ে বড় ধনী হয়ে যাও সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়ে যাও সব কিছু তোমার আছে কিন্তু তুমি ইমানের মালিক হতে পারি তাহলে জেনে রেখো সর্বশ্রেষ্ঠ ধনী হয়েও যেহেতু তুমি ইমান হারা অতএব তুমি একজন সর্বহারা যার ইমান নেই তার কিছুই নেই আর যার ইমান আছে তার সব আছে বলেন ঠিক কিনা ইমানের মূল্য কত বেশি রসুল্লাহ মেয়ারাজের সফর থেকে এসে এমন একজন সাহাবিকে ডাকলেন যার সমাজের মধ্যে কোনো দাম নেই সামাজিকভাবে তার কোনো মূল্য নেই এমন একজন ব্যক্তি দেখতেও একেবারেই অসুন্দর একজন মানুষ যত অসুন্দর হতে পারে যত কুৎসিত হতে পারে এমন একজন সাহাবি কৃতদাস গোলাম ছিলেন হাবসার অধিবাসী হজরতে বেলাল আল্লাহ তাকে ডেকে বললেন বেলাল কি ব্যাপার আমি যখন জান্নাতে প্রবেশ করেছি মেহরাজের সফরে তো জান্নাতে ঢুকার পরে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছে বেলালের মূল্য এত বেড়ে গেল কেন অনেক সম্পদের মালিক ছিলেন অনেক সুন্দর ছিলেন না শুধু তিনি নির্ভেজাল ইমানের মালিক ছিলেন ইমানের মূল্য কত বেশি আমি তো এর উদাহরণ দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে আপনি ব্ল্যাকবোর্ডে একটি এক লিখেন এটার মূল্য এক এর চেয়ে বেশি কিছু না কিন্তু এই একের ডানে একটা শূন্য দেন কত হবে দশ এর ডানে আরেকটা শূন্য দিলে একশো ডানে আরেকটা শূন্য দিলে এক হাজার এর ডানে আরেকটা শূন্য দিলে দশ হাজার এর ডানে আরেকটা শূন্য দিলে এক লাখ আরেকটা শূন্য দেন এক কোটি দেখেন এক একটা শূন্যের কত মূল্য এক একটা শূন্য দিচ্ছেন আর লাখকে কোটি বানিয়ে দিচ্ছে হাজারকে লাখ বানিয়ে দিচ্ছে শূন্যের কত দাম কত দাম এখন ব্ল্যাকবোর্ডের মধ্যে এত সুন্দর করে আপনি এক কোটি লিখেছেন একের পাশে শূন্যগুলিকে থরে থরে সাজিয়ে রেখেছেন আমার মতো একজন বোকা শোকা তালিবুল এলেন ও চিন্তা করলো ব্ল্যাকবোর্ডের মধ্যে শূন্যগুলো কত সুন্দর করে সাজানো বাঁ দিকের এই যে একটা সংখ্যা বাঁকা একটা এক সংখ্যা এটা ওই শূন্যগুলোর সাথে বেমানান লাগছে এটা মানাচ্ছে না তো সে করলো কি ডাস্টার কিংবা একটা মুছুনি হাতে নিয়ে ওই শুরুতে এক সংখ্যাটাকে শুধু মুছে দিল এখন এক এক কোটির মধ্যে আর কত বাকি আছে কথা বলেন কিছুই নেই অথচ সবই তো আছে সবই তো আছে শুরুতে শুধু এক সংখ্যাটা মুছে দিল আপনারা সবাই বলছেন কিছুই নেই এই কথাটুকু যদি বুঝে আসে মুক্তারাম হাজির তাহলে ঠিক ইমানের উদাহরণও এমন যদি আমার আপনার মধ্যে ইমান থাকে তাহলে আমি আপনি যা করব যাই করব সব কিছু আমার নেকির পাল্লায় জমা হতে থাকবে আর যদি ইমান না থাকে সারাটা জীবন আমি যতই ভালো কাজ করি না কেন দান খায়রাত সদাকাত মানব সেবা সত্য কথা সব ভালো কাজ আমি করছি জীবনে একটাও মিথ্যা কথা বললাম না আমার সব সম্পদ দুই হাতে আমি দান করে দিলাম আমি কোনোদিন কাউকে কষ্ট দেইনি কারো সম্পদ কোনোদিন আমি লুট করে খাইনি কোনো খারাপ কাজ করিনি যত কিছুই করি না কেন কিন্তু আমার আমল নামা একেবারেই শূন্য আল্লাহ বলেন মা লাহু ফিল মিন খলা হাসরের ময়দানে সে কিছুই পাবে না যা দেওয়া আমি পৃথিবীতেই তাকে দিয়ে দিব আর যদি ইমান নামের নিয়ামতটুকু আমার আপনার থাকে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন যে একজন ইমানদার ব্যক্তির মূল্য কত বেশি নবীজি বলেন যদি তোমার মধ্যে ইমান নামের দৌলত থাকে তাহলে তুমি একটা হাসি দাও হাসি একটু মুচকি হাসলে ঘর থেকে বের হয়েছ একজন প্রতিবেশীর দিকে তাকিয়ে তুমি একটু মুচকি হাসি দিয়ে শুধু বললে ভাই কেমন আছেন দেখছি না যে কোনো সমস্যা হলে ডাক দিবেন পাশেই তো আছি একটু হাসি মুখে এই দুইটা কথা বলেছ আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সদকার সব লিখে দেবে এটা কি হাসির মূল্য না ইমানের মূল্য ইমানের মূল্য আমিও হাসি বেইমানও হাসে কিন্তু আমার হাসির দাম এত কেন হলো কিসের কারণে বলেন ইমানের কারণে নবীজি বলেন যদি তোমার মধ্যে ইমান থাকে তাহলে তোমার মূল্য কত বেশি জেনে নাও তুমি দস্তরখান বিছিয়েছ খাবার খানা খাওয়ার জন্য তোমার দস্তরখানের অপর প্রান্তে তোমার স্ত্রী বসে আছে তোমার বিবি বসে আছে তোমাকে খানা পরিবেশন করে দিচ্ছেন তুমি খানা খেতে খেতে এক লোকমা খাবার আদর করে তোমার স্ত্রীর মুখে তুলে দাও তুমি এক লোকমা খাবার তুলে দিয়েছ বিবিকে একটু আদর করেছ এই আদর তো অমুসলিমরাও করে এই আদর তো পশু পাখিরাও করে তুমিও করেছ কিন্তু যেহেতু তোমার মধ্যে ইমান নামের দৌলত আছে নবীজি বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি তিমরাতিকা সাদাকাতুন এক লোকমা খাবার বিবির মুখে আদর করে তুলে দিয়েছ সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সদকার সব লিখে দেওয়া মহাতারাম হাজরিন এই ইমানই হচ্ছে আমাদের মূল পুঁজি ইমান মূল পুঁজি এই ইমান যার আছে পরকালীন জীবনে সে চিরস্থায়ী ঠিকানা তার জান্নাত হবে আর ইমান যার নাই তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হবে এই কথাগুলো আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন যার ইমান নেই তার জান্নাতে যাওয়ার আশাতে কত বড় দুরাশা এই কথা কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء والأرض ولا يدخلون الجنة حتى يلج الجمل في আল্লাহ বলেন যারা ইমান আনলো না আমার আয়াত সমূহকে তারা অস্বীকার করেছে তারা জান্নাতে যাওয়াটা এতটাই অসম্ভব এতটাই অসম্ভব আল্লাহ বলেন হাত্তা সাম্মিল একটা সুয়ের পাছার ছিদ্রি দিয়ে শুয়ের মাথার ছিদ্রি দিয়ে একটা উট চলাচল করা যেমন অসম্ভব যারা ইমান আনেনি ইমান ছাড়া জান্নাতে যাওয়াটাও তাদের জন্য এরকম অসম্ভব আল্লাহ রব্বুল আলমিন বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে এই ইমান নামের দৌলত দান করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন ইমান তো আমাদের আছে যদি আমি এখন বলি কার কার ইমান আছে সবাই হাত উঠাবে সবাই নিজেকে ইমানদার দাবি করছি কিন্তু প্রশ্ন হলো যেই ইমান আমার জান্নাতে যাওয়ার পুঁজি হবে আমার মধ্যে সেই ইমান আছে কিনা আজকে বর্তমান সময়ে আমাদের ইমানের এক্সরে রিপোর্ট দেখার খুব প্রয়োজন আমার আপনার ইমান ঠিক আছে কিনা কারণ এই ইমানের দুশ্মন যেমন জিন্নাতের মধ্যে আছে ইবলিস শয়তান ঠিক ইমানের দুশ্মন মানুষের মধ্যে আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আল্লাহ পাক বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস এই শয়তান যেমন জিনের মধ্যে আছে শয়তান কিন্তু মানুষের মধ্যেও আছে এই জিন শয়তান যেমন মানুষকে কুমন্ত্রণা দিয়ে বেঈমান বানায় মানুষ শয়তান কিছু আছে এরাও কিন্তু মানুষকে কুমন্ত্রণা দিয়ে বেঈমান বানায় বলেন ঠিক না বেঠে মহতারাম হাজরিন আমাকে যে সময় দেয়া হয়েছে এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটা মাসালা বুঝাতে চাই আপনারা জানেন এই উপমহাদেশ একসময় ব্রিটিশরা শাসন করেছে করেনি ইংরেজরা শাসন করেছে দীর্ঘদিন তারা শাসন করেছে প্রায় দুই শত বছর একশো নব্বই বছর ইংরেজরা শাসন করেছে শাসন তো করেনি শাসনের নামে শোষণ করেছে এই ইংরেজদের অত্যাচার যখন অস্বাভাবিক হারে বাড়তে শুরু করল এবং এই উপমহাদেশের মানুষের উপরে তাদের নির্যাতন যখন অমানবিকভাবে বেড়ে গেল বিশেষ করে মুসলমানদের উপরে তো এই উপমহাদেশের সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসুদ্দেহলবী রহমতুল্লাহ আলাই তিনি দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে আজকে থেকে এই ভারত এই হিন্দুস্তান ওই সময় তো হিন্দুস্তানের মধ্যে বাংলাদেশও ছিল পাকিস্তানও ছিল এই হিন্দুস্তান ইংরেজদের হাতে নিরাপদ নয় বিশেষ করে হিন্দুস্তানের মুসলমানদের ইমান ইসলাম এটা ইংরেজদের হাতে নিরাপদ নয় এই কারণে আজকে থেকে এই হিন্দুস্তান দারুল হার্ফ এবং ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ এই ফতোয়া দিয়েছেন কে শাহ আব্দুল আজিজ মহাদিসুদ্দেহলবী রহমতুল্লাহ আলাই তালিবুল ইলিম ভাইয়ারা খুব মনে রাখবেন শাহ আব্দুল আজিজ এই দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যখন এই ফতোয়া দিলেন এই ফতোয়া দেওয়ার পর থেকে শুরু হয়ে গেল ইংরেজদের সাথে মুসলমানদের জিহাদ জিহাদ চলতে লাগলো এই জিহাদের ইতিহাস অনেক লম্বা অনেক দীর্ঘ যদিও শেষের দিকে এসে মুসলমানদের সাথে হিন্দু ভাইয়েরাও যোগ দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু শুরুর দিকে হিন্দুরা মুসলমানদের সাথে ছিল না বরং মুসলমানরা তারা কেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছে এই কারণে হিন্দুদের একজন বড় গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মুসলমানদের বিরুদ্ধে কবিতা লিখেছেন আমি নিজে পড়েছি এবং এক জায়গায় তিনি এক আর্টিকেলের মধ্যে লিখেছেন যে কিছুদিন যাবৎ কলকাতার অলিতে গলিতে মুসলমানদেরকে ইংরেজদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় এইসব মুসলমানদের বাড়ি ঘর আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার নামাজুবিল্লাহ বলেন তো শুরুর দিকে হিন্দুরা সাথে ছিল না মুসলমানরা জেহাদ করেছে ওলামায় কেরাম আমাদের আকাবিরিনে দেওবন্দ তারা জেহাদ করেছেন হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আমাদের আকাবিরিনরা আমরা যাদের উত্তরসূরি আমরা যাদের নাম নিয়ে এখন চলছি আমাদের পূর্বসূরি আকাবিরিনে দেওবান তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদে নেতৃত্ব দিয়েছেন তারা সেনা প্রধান ছিলেন এবং তারা এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে শাহাদত বরণ করেছেন মহতারাম হাজরিন ইতিহাস পড়ে দেখেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আজাদি আন্দোলন হয়েছিল এই আজাদি আন্দোলন এই একটি জিহাদের মধ্যেই ইংরেজদের হাতে সাতান্ন হাজার মুসলমান শাহাদত বরণ করেছে সাতান্ন হাজার মুসলমান শাহাদত বরণ করেছে আঠারোশো চৌষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত মাত্র চার বছরের ব্যবধানে এই ব্রিটিশরা ইংরেজরা আমাদের আকাবিরিনদের মধ্য থেকে বাছাই করে করে বাছাই করে করে শীর্ষস্থানীয় এই উপমহাদেশের সমস্ত ওলামায় গ্রামের মাথার মুকুট এই শীর্ষস্থানীয় চোদ্দ হাজার ওলামায় কেরামকে শহীদ করে তাদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছে একজন ইংরেজ ঐতিহাসিক ডব্লিউ ডব্লিউ হান্টার সে লিখেছে খ্রিস্টান একজন ইংরেজ ঐতিহাসিক সে লিখেছে যে যখন মুসলমানদের এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চলছে জিহাদ চলছে ওই সময় আমি দিল্লিতে কোথাও তাঁবু গেড়েছিলাম আমার তাঁবুর পেছনে একটা গর্ত ছিল প্রতিদিন আমি খেয়াল করেছি প্রতিদিন লক্ষ্য করেছি এক এক দিন বিশ জন পঁচিশ জন তিরিশ জন করে আলেমদেরকে হত্যা করে ওই গর্তের মধ্যে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হতো মহতারাম হাজরিন আমাদের আকাবিরিক আমাদের পূর্বপুরুষ এই ওলামায় কেরাম তাদের কোরবানি তাদের শাহাদত তাদের এই জেহাদের বিনিময়ে ইংরেজরা আজকে এই উপমহাদেশ ছেড়ে পালিয়ে গেছে ত্যাগ করতে বাধ্য হয়েছে আর আমরা ফলশ্রুতিতে এই উপমহাদেশ স্বাধীনতার মুখ দেখেছে এরপর পাকিস্তান স্বাধীন হয়েছে এর ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ নামের এত সুন্দর একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি মহতারাম হাজরিন ইতিহাস ভুলে গেলে চলবে না আমি যে কথা বলতে চাই ইংরেজরা যখন এই দেশ ছেড়ে চলে যায় যখন পরাজিত হয় তো তাদের কাছে এই বিষয়টি বড় বিস্ময়ের ব্যাপার ছিল যে আধুনিক অস্ত্রশস্ত্র সব আমাদের হাতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সব আমাদের হাতে এর পরেও আমরা কেন এই হিন্দুস্তানিদের কাছে পরাজিত হলাম পরাজয়ের কারণ কি এটা উদ্ঘাটন করা হোক কি কারণে আমরা হেরে গেলাম তদন্ত কমিটি গঠন করেছে তদন্ত কমিটি দীর্ঘদিন তদন্ত করার পরে যে রিপোর্টটা পেশ করেছিল এই রিপোর্টটা তাদের রিপোর্ট ওই তদন্ত কমিটির রিপোর্ট এটা কোনো মুসলমানদের রিপোর্ট না ইংরেজরা ইংরেজ সরকারের কাছে ওই সময়ের সরকার রানী এলিজাবেথের কাছে এই রিপোর্ট করেছে যে ও রানী এলিজাবেথ ও ইংরেজ সরকার আপনারা এই হিন্দুস্তানিদের বাহুবলের কাছে পরাজিত হননি হিন্দুস্তানিদের অস্ত্র শস্ত্রের মুখে আপনারা পরাজিত হননি আপনারা ইংরেজরা এই হিন্দুস্তানিদের হিন্দুস্তানি মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে এই রিপোর্ট যখন ইংরেজ সরকারের হাতে গেছে ব্রিটিশদের হাতে গেছে তখন এই ব্রিটিশরা তারা তো পরাজিত হয়েছে তারা তো এই উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়েছে একটু কল্পনা করে দেখেন এক বছর দুই বছর নয় একশত বছর তারা এখানে ছিল ক্ষমতা চালিয়েছে একশো নব্বই বছর পরে একটা দেশ ছেড়ে চলে যাওয়া চারটিখানি ব্যাপার নয় কতটুকু ধাক্কায় পড়লে তারা এখান থেকে যেতে বাধ্য হয়েছে তারা যখন এই দেশ ছেড়ে চলে যায় চলে যাওয়ার সময় তারা চ্যালেঞ্জ করে ও হিন্দুস্তানের মুসলমানেরা আমরা তোমাদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছি অতএব আমরাও দেখে ছাড়বো তোমরা হিন্দুস্তানের মুসলমান তোমাদের ইমান নিয়ে কেমনে বেঁচে থাকো তোমাদের ইমান কিভাবে তোমাদের নিরাপদ থাকে আমরাও তোমাদের ইমানের সাথে চ্যালেঞ্জ করলাম তোমরা নিজেদেরকে মনে করবে ইমানদার কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে এমন কিছু মানুষ এমন কিছু লোক নিয়োগ করে যাব যারা তোমাদের এই ইমানের মধ্যে ভাইরাস ঢুকাবে তোমাদের ইমানকে তারা কলুষিত করে দিবে তোমরা মনে করবে তোমরা ইমানদার কিন্তু আসলে তোমরা বেইমান হয়ে থাকবে এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদেরকে এমন একটা মরণ কামড় দিয়ে গেছে মরণ কামড় আমি এই মরণ কামড়টা বলে থাকি দেখেন মরণ কামড় কাকে বলে হিন্দিতে একটা প্রবাদ বচন আছে হাম তো ডুবে হে হ্যাঁ, সানাম তুজকো লেকে ডুবে বন্ধু আমি তো ডুবছি আমি একা ডুববো কেন তোকে নিয়েই ডুববো এটাকে বলে মরণ কামড় এই এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদেরকে এরকম মরণ কামড় দিয়ে গেছে আমাদের ইমান কিভাবে ধ্বংস করা যায় এই হিন্দুস্তানিদের ইমানই শক্তির কাছে যেহেতু তারা পরাজিত হয়েছে এই ইমানকে তারা চ্যালেঞ্জ করে রেখে গেছে এখন এই হিন্দুস্তানের ইমানদারদের ইমান কেমনে ধ্বংস করবে এটার জন্য তারা যেই পদ্ধতি অবলম্বন করেছে যেই উপকরণ অবলম্বন করেছে আমি সেই বিষয়ে আপনাদেরকে দু চারটি কথা বলতে চাই মোহতারাম হাজরিন এই ব্রিটিশরা তাদের মতাবলম্বী তাদের চাটুকার কিছু মোনাফিক নামধারী মুসলমান মোনাফিকদেরকে এই আমাদের পেছনে লেলিয়ে দিয়ে গেছে যে তোমরা তো সুরতে আকারে আকৃতিতে লেবাসে পোশাকে তোমরা তো মুসলমান থাকবে কিন্তু তোমরা আমাদের কাজ করবে আমাদের গুপ্তচর হয়ে আমাদের প্রতিনিধি হয়ে আমাদের মুখপাত্র হয়ে তোমরা ইমানদারদের মধ্যে কাজ করবে ইমান ধ্বংসের দায়িত্ব পালন করবে তোমরা এরকম কিছু চাটুকার কিছু দালাল কিছু মোনাফিকদেরকে আমাদের মাঝে নিয়োজিত করে গেছে এই সমস্ত মোনাফিক গুলোর মধ্যে এই সমস্ত দালালদের মধ্যে আমি এক চাটুকার মুনাফিকের কথা আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই যেহেতু সময় সংক্ষিপ্ত এবং সময় বেঁধে দেয়া আছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে এই বিষয়টি আলোচনা করতে হবে আমি এমন একটি মুনাফিক চাটুকারের কথা ইংরেজদের দালাল এমন একজন ব্যক্তির কথা আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই সেই ব্যক্তিটির নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় আঠারোশো উনচল্লিশ কিংবা চল্লিশ খ্রিস্টাব্দে তার জন্ম আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে এক নম্বর মুনাফিক এবং দালাল হিসেবে ইংরেজ সরকার এই মুসলমানদের মাঝে রেখে গেছে তাকে কি দায়িত্ব দিয়েছে তাকে দায়িত্ব দিয়েছে যে তুমি সব কিছু ঠিকঠাক চলতে থাকবে তুমি শুধু নিজেকে নবী দাবি করবে হকমে নবুয়ত এটার গোড়ায় তুমি কুঠার আঘাত করবে হকমে নবুয় নবুয়কে তো তুমি মানবে সব নবীদেরকে মানবে আখেরি পায়গম্বর সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মানবে কিন্তু পাশাপাশি তুমি বলবে যে উনিও একজন পয়গম্বর এবং ওনার পরে আমিও একজন নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল কি করেনি নবী দাবি করেছে মোহতারাম হাজরিন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তো আজ থেকে বহু বছর পূর্বে উনিশশো আট খ্রিস্টাব্দে সে এতেকাল করেছে উনিশশো আট খ্রিস্টাব্দে মারা গেছে উনিশশো আট খ্রিস্টাব্দের পর থেকে এখন চলছে দুই তার মানে একশো বছর পার হয়ে গেছে একশো বছর আগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তার মতবাদ তার অনুসারী এবং তার প্রেতাত্মারা এখনো এই বাংলাদেশের জমিনে আছে না নাই অবশ্যই আছে এবং তারা বাংলাদেশের কোথাও তো এত বড় জমায়েত হতে এত বড় সভা করতে সাহস করেনি যেই সাহসটা আপনাদের পাশের এলাকায় করতে সাহস করেছে ঠিক কিনা মহতারাম আমি তার মতবাদ সম্পর্কে আমি দু চারটি কথা এখানে না বলেই পারছি না কারণ অনেক সরল প্রাণ মুসলমান সরল প্রাণ মুসলমান তারা নিজে বুঝতেও পারছে না যে কিভাবে সে বেইমান হয়ে যাচ্ছে আমাদের মনে রাখতে হবে ইমান আমাদের একমাত্র পুঁজি ইমান আমাদের একমাত্র পুঁজি আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কথা এবং তার এই মতবাদের কথা আমি আমার বয়ানের শেষে আপনাদের সামনে আমি উপস্থাপন করব এর আগে ভূমিকা স্বরূপ আমি দু চারটি কথা বলতে চাই আমাদের ইমান সম্পর্কে ইমানের পরিচয় সম্পর্কে দু চারটি কথা বলতে চাই মহতারাম হাজরিন আমাদের ইমানের কালিমা কালিমায় তৈবা সবাই একবার বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এটা না এটা কালিমায় তৈবা এটা কালিমাতুল ইমান এটা কালিমায় তাওহিদ আল্লাহ পাকের একত্ববাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা সারা দুনিয়ার মুসলমান পড়ে কি পড়ে না সারা পৃথিবীর মুসলমান পড়ে কি পড়ে না আমরা যেমন পড়ি আমাদের বাপ দাদারা পড়েছিলেন কিনা অবশ্যই পড়েছিলেন কিন্তু বড় আফসুসের সাথে বলতে হয় একজন কবি বলেছেন তানে হামা দাগ দাগ সুদ পাম্বা কুজা কুজা নেহাম আমার সারা শরীরে পচন ধরে গেছে সারা শরীরে ঘা হয়ে গেছে আমি কয় জায়গায় মলম লাগাবো কয় জায়গায় মলম লাগাবো মহতারাম হাজরিন এক ব্যক্তির কথা আলোচনা করতে গেলে আরেক দিকে ছুটে কারণ আমাদের ইসলাম নামের এই যে বডিটা এটার চারোদিকে আক্রমণ চারোদিকে আক্রমণ এতটাই ক্ষত বিক্ষত একটা ক্ষতের মধ্যে একটা ক্ষতের ঘা শুকাতে না শুকাতে আরো দশটা ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে একটা বাতিল ফেরকাকে দমন করতে না করতে আরো দশটা বাতিল ফেরকা তারা মাথা দিয়ে এই বাংলাদেশের জমিনে তারা কিন্তু হই হই রই রই করে তাদের প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছে এই কালিমে তো এবার কথা যখন বললাম তখন আবার মনে পড়লো আপনাদের এই এলাকার মধ্যে বিভিন্ন মেহমানদের আগমন ঘটে ওনারা এসে এই ঘোষণা দিয়ে গেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে পড়বে সে মুশরিক হয়ে যাবে এরকম ঘোষণা আপনাদের দিনাজপুরে দিয়ে গেছে দিনাজপুরে দিনাজপুরে হাজার হাজার টাকা পঞ্চাশ হাজার লাখ টাকা দিয়ে বক্তা দাওয়াত করে আনেন আর এই বক্তা এসে ঘোষণা দিয়ে গেছে বললে কি হয়ে যাবে বেইমান হয়ে যাবে হায় আমাদের কালিমাও ঠিক নেই অথচ এই কালিমা একেবারেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবাই কেরামের জমানা থেকে আজ পর্যন্ত কত মুসলমান এই দুনিয়া ছেড়েছে কেউ বলতে পারবো না পারবো নাকি এদের সংখ্যা কত আমরা কেউ জানি না এত অসংখ্য অগণিত কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মুসলমান মুসলমান আল্লাহ সবাই এই কালিমা পড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন যদি বলা হয় মোহাম্মদুর এটা বললে মুশরিক হয়ে যাবে তাহলে বাংলাদেশে তো একজনও মুসলমান নাই সবাই এই কালিমা পড়ে না তো নবীজি সাল্লাম তো বলেছেন তো একজন মুসলমানও যদি না থাকে তাহলে তো কেয়ামত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে একদিকে এই কালিমাকে অস্বীকার করছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি তাদের সম্পর্কে আজকে কথা বলতে বসি নাই সেটা অন্য কোনো মজলিসে সম্ভব হলে আলোচনা করা হবে আমি বলতে চাই এই যে কালিমায় তৌহিদ এই দুইটা অংশ একটা হলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা হলো প্রথম অংশ দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ পাকের রসুল মোহতারাম হাজরিন এই দুইটা অংশের উপরে আমাদের ইমান আছে না নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথার উপর আমাদের ইমান আছে কিনা মোহাম্মদুর রসুল্লাহ এই কথার উপর আমাদের ইমান আছে কিনা অবশ্যই আছে আমরা আমাদেরকে তো ইমানদার দাবি করছি এখানে যারা আছি সবাই ইমানদার দাবি করছি মোহতারাম হাজরিন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা যেমন নিজেদেরকে ইমানদার দাবি করেন এরকম খ্রিস্টানরাও নিজেদেরকে ইমানদার দাবি করে ইহুদিরাও নিজেদেরকে ইমানদার দাবি করে তাহলে প্রকৃত ইমানদার কারা আবার যারা বলে তারাও নিজেদেরকে খাঁটি ইমানদার দাবি করে প্রকৃত ইমানদার কারা আমরা বর্তমান সময়ে বড় বিভ্রান্তির মধ্যে আছি বিশেষ করে জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা তারা বড় বিভ্রান্তিতে আছেন এক একজন এক এক কথা বলছে সবাই কোরআন হাদিসের দলিল পেশ করে সবাই কোরআন হাদিসের দলিল পেশ করে এখন তারা যাবে কোথায় মহতারাম হাজরিন গত কয়েক বছর পূর্বে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর আসছি মাহফিল ছিল সম্ভবত সৈয়দপুরে আমার বিমানে পাশের সিটে এক খ্রিস্টান বসেছে সাতজনের একটা টিম খ্রিস্টানদের কোন একটা এনজিও এর প্রতিনিধি এরা কুড়িগ্রাম যাচ্ছে তাদের কোনো কাজে এক খ্রিস্টান আমার পাশের সিটে বসেছে বসেই সে আমার সাথে আলাপ জড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া তার বাড়ি এই দক্ষিণ কোরিয়াতে বাড়ি বাংলাদেশে থাকে প্রায় ৩০ বছর যাবত কিছু বাংলা কিছু ইংলিশ ভাঙা ভাঙা কথা বলে আমাকে সে বলছে যে আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও আমি বললাম কি প্রশ্ন বলে যে দেখো তুমিও আল্লাহকে বিশ্বাস করো আমিও তো আল্লাহকে বিশ্বাস করি তুমিও নবী মোহাম্মদকে বিশ্বাস করো আমিও তো নবী মোহাম্মদকে বিশ্বাস করি তুমিও কোরআন পড়ো আমার কাছেও ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে আমিও তো কোরআন করি এবার বলো দেখি আমি কি ইমানদার না বেইমান আমি বললাম যে তুমি একটা কট্টর বেইমান সে বলল যে কেন তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমি তো ওই আল্লাহকে বিশ্বাস করি তুমি যেই রসুলকে যেই নবীকে বিশ্বাস করো আমিও তো ওই নবীকে বিশ্বাস করি তুমিও যেই কোরআন করো আমিও ওই কোরআন করি তুমি নিজেকে ইমানদার বলছো আমাকে কেন বেঈমান বলছো প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক অবশ্যই যৌক্তিক যদি আমি যে আল্লাহকে বিশ্বাস করি সেও ওই আল্লাহকেই বিশ্বাস করে আমি যেই পয়াগম্বরকে বিশ্বাস করি সেও যদি ওই পয়াগম্বরকে বিশ্বাস করে তাহলে আমি কেন নিজেকে ইমানদার দাবি করছি আর সে কেন বেঈমান হবে প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না মোহতারাম হাজরিন আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় সে বলে যে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করলেই তো ইমানদার হওয়া যায় তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি বলো তো দেখি আবু জাহালকে চিনো বলে হ্যাঁ চিনি আবুল হাবকে চিনো তাও চিনি রুতবা সাহেবা বলে হ্যাঁ এদেরকে আমি সবাইকে চিনি আমি জিজ্ঞাসা করলাম ওরা কি ইমানদার ছিল না বেঈমান ছিল ওই খ্রিস্টান আমার পাশের চেয়ারে বসা সে বলল যে ওরা মুশরিক ছিল কাফের ছিল বেঈমান ওই খ্রিস্টান বলছে আবু জাহেল মুশফিক ছিল কাফের ছিল বেঈমান ছিল আমি বললাম তুমি আবু জাহাল আবু লাহাব এবং উতবা সাহেবা এদেরকে তুমি কাফের বলছো মুশরিক বলছো বেঈমান বলছো বলে হ্যাঁ বুঝে শুনে বলছো তো বলে হ্যাঁ বুঝে শুনেই বলছি আমি বললাম তুমি তো ওদেরকে কাফের বলছো বেঈমান বলছো আর আল্লাহ পাক কোরআনে পাকে তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে আবু জাহেল আবু লাহাবরা আল্লাহকে বিশ্বাস করত তারা আল্লাহকে কি করত বিশ্বাস করত সে বলে যে না আমি বললাম যে আমি তো পড়াশোনা করে বলছি তখন আমি তাকে শোনালাম দেখো কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কমারা ভাইয়েরা হাফেজ কোরআন শরীফে এই আয়াতটা আছে না নাই আল্লাহ পাক কি বলছেন ওয়ালা ইন সাআলতাহুম আমাদের নবীজিকে আল্লাহ পাক বলছেন ও হাবিব আপনি গিয়ে এই আবু জাহাল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহাল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে ও হাবিব আপনি গিয়ে তাদেরকে প্রশ্ন করেন আল্লাহ নিজে থেকে বলছেন লাইয়া আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে জানতো ভালো করে বুঝেন আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে জানতো এই কথাটাকে আল্লাহ পাক আরো খুলে বর্ণনা করেছেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ আল্লাহ পাক বলেন এই আবু জাহেল আবু লাহাবের দলেরা তারা যখন সমুদ্র পথে ভ্রমণ করে নৌকায় জাহাজে যখন ভ্রমণ করে আর প্রচন্ড ঢেউ শুরু হয়ে গেল তুফান ঝড় তুফান শুরু হয়ে গেল এবার নৌকা এভাবে টলমলো করছে যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে এই আবু জাহেল আবুল কি বলে জানেন ওরা বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কাকে ডাকে তো যদি আল্লাহকে বিশ্বাস না করতো তাহলে আল্লাহকে কেন ডাকে এই কথাটা আপনাদের অনেকের কাছে নতুন মনে হচ্ছে এজন্য বুঝালাম এই আবু জাহাল আবুল হাবরা আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে বিশ্বাস করতো তা আমি বললাম যে আল্লাহকে বিশ্বাস করলেই তুমি বলছো ইমানদার হওয়া যায় তাহলে আবু জাহেল আবুল হাবরা তো আল্লাহকে বিশ্বাস করত। এই কথা তো আল্লাহ নিজে সার্টিফাই করছেন তুমি তো তুমি তো নিজে দাবি করছো কিন্তু বাস্তব তো আমি জানি না কিন্তু আবু জাহেল আবুল হাবরা যে আল্লাহকে বিশ্বাস করতো এটা তো আল্লাহ নিজে দাবি করছেন যে ওরা আমাকে বিশ্বাস করে এরপরেও যেই যেই কারণে তুমি আবু জাহাল আবু লাহাবদেরকে বেঈমান কাফের বলছো আমিও তোমার দাবি অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও ওই ওই কারণে তোমাকেও আমি বেঈমান এবং কাফের মনে করি তখন সে চট করে বলে উঠল যে ওরা তো নবী মোহাম্মদকে বিশ্বাস করতো না আমি তো নবী মোহাম্মদকেও বিশ্বাস করি তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা নবী মোহাম্মদকে বিশ্বাস করলেই তো ইমানদার হওয়া যায় না আচ্ছা তুমি বলো তো দেখি আবু তালেবকে চিনো বলে হ্যাঁ চিনি নবীর আঙ্কেল নবীর আঙ্কেল এটাও জানে সে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলো তো দেখি আবু তালেব সে কি ইমানদার না বেইমান কয় না ও মুশ্রিক ও বেইমান লোকটা পড়াশোনা করে বুঝা গেল বলে যে ও মুশ্রিক ও বেইমান আমি বললাম আবু তালেবকে তুমি বেইমান বলছো অথচ পুরা দুনিয়া জানে আবু তালেব আল্লাহকেও বিশ্বাস করত নবী মোহাম্মদকেও বিশ্বাস করত নবী মোহাম্মদকেও বিশ্বাস করত সে প্রথমে অস্বীকার করলো যে না নবী মোহাম্মদকে বিশ্বাস করত না আমি বললাম যে আমি তো এমনি এমনি বলছি না আমি তো পড়ে শুনে বলছি তখন আমি তাকে আবু তালেবের একটা কবিতার কয়েকটা লাইন শোনালাম আবু তালেব তার জীবদ্দশায় নবীজির প্রশংসায় আঠাইশটা কবিতা লিখেছে সুবহানাল্লাহ বলেন আঠাইশটা কবিতা লিখেছে নবীজির প্রশংসা করে করে তার মধ্যে একটা কবিতা হলো ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا খাজা আবু তালেব বলছেন ও ভাতিজা মোহাম্মদ তুমি তো তোমার খুদার দিকে আমাকে ডেকেছো তোমার নবুয়তের দিকে আমাকে দেখেছো তোমার দিন ধর্ম ইসলামের দিকে আমাকে দেখেছো ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন ও ভাতিজা মুহাম্মদ আমার দৃঢ় বিশ্বাস তুমি একজন সত্যবাদী তুমি কখনো মিথ্যা কথা বলো না অতএব তুমি যা বলছো সবই সত্য ওয়াসাদাকতা ফিহি ওয়া কুনতা থাম্মা আমিনা তুমি সত্য কথাই বলেছো তুমি তোমার আল্লাহর দিকে আমাকে দেখেছো তুমি তোমার নবুয়তের দিকে ডেকেছো রিসালাতের দিকে ডেকেছো তোমার দ্বীনের দিকে ডেকেছো وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا এবং আমি তোমার দিন সম্পর্কে এতটুকু জেনেছি এতটুকু বিশ্বাস করেছি আন্নাহু মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা এই দুনিয়ার জগতে যত ধর্ম আছে তোমার ধর্ম সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কথাগুলো কে বলছে কথা বলেন আবু তালেব কে বলছে আবু তালেব বলছে তোমার খোদাও সত্য তোমার রেসারাত নবুত সত্য তোমার দিনও সত্য এবং এই পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম কিন্তু এরপরেও আবু তালেব কাফের কেন সবকিছুই তো সে স্বীকার করল তো আমি তখন তাকে বললাম যে আবু তাহলেব তো আল্লাহকেও স্বীকার করলো আবু তাহলেব তো নবী মোহাম্মদকেও স্বীকার করলো আবু তাহলেব তো নবী মোহাম্মদের দিনকেও স্বীকার করলো এরপরেও তুমি যেই কারণে আবু তালেবকে বেইমান বলছো আমিও ওই কারণে তোমাকেও বেইমান বলছি তখন ওই খ্রিস্টান আর কোনো দিকে যেতে না পেরে বলছে যে আসলে ব্যাপারটাকে একটু খুলে বলো তো আমাকে বলছে ব্যাপারটাকে একটু খুলে বলো চল্লিশ মিনিটের সফর তো এত লম্বা কথা তো আর বলা যায় না তো তখন আমি তাকে বললাম যে ব্যাপারটা হলো আবু তালেবের কবিতার দুইটা লাইনের তোমাকে অনুবাদ শোনালাম তিন নম্বর লাইনের অনুবাদ কিন্তু তোমাকে এখনো শোনাই নাই তিন নম্বর লাইনের অনুবাদটা শোনো তাহলে বুঝবা যে আবু তালেব কি জন্য বেইমান আর তুমিও কি জন্য বেইমান তখন বলে যে শোনা তো আমি তিন নম্বর লাইনটা শোনালাম ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাতনি সামহাম বিদাকা মুবিনা খাজা আবু তালেব বলেন ও ভাতিজা তুমি তো তোমার খুদার দিকে আমাকে দেখেছ আমার ইয়কিন এবং বিশ্বাস তোমার খুদা ও সত্য তুমি তোমার নবুয়তের দিকে দেখেছ আমার ইয়কিন এবং বিশ্বাস তোমার নবুয়ত সত্য তুমি তোমার দিনের দিকে দেখেছো আমার ইয়কিন এবং বিশ্বাস তোমার দিন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ ধর্ম সব কিছুর স্বীকৃতি তো আমি দিলাম ভাতিজা কিন্তু আমি যদি এখন তোমার এই খোদাকে আমি মেনে নেই আমি যদি তোমার নবুয়তকে মেনে নেই আমি যদি তোমার ধর্ম ইসলামকে মেনে নেই তাহলে এই মক্কাবাসী আমাকে গাল মন্দ করবে আমাকে ধিক্কার দিবে আমাকে তিরস্কার করবে আমাকে ছি ছি দিবে আমাকে ভৎসনা করবে ছি ছি আবু তালেব তোমার মতো এমন একজন হেভি ওয়েট নেতা হয়ে এমন একজন জাবরেল নেতা হয়ে তোমার ভাতিজা তোমাকে কিসের জাহান নামের দুজকের ভয় দেখালো আর তুমি এরকম ভয় পেয়ে গেলে তুমি তো একটা কাপুরুষ তুমি ভয়ে তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে ভাবিচার ধর্ম তুমি গ্রহণ করে নিলে এই আরবরা আমাকে ছি ছি করবে আমাকে গালমন্দ করবে আমাকে মালামত করবে আমাকে ভৎসনা দিবে ও ভাতিজা যদি এই ভৎসনা এই গালাগালি আর ছি ছি এগুলোর যদি ভয় না থাকতো তাহলে আমি কিন্তু তোমার এই দিন ধর্ম ইসলামের সর্বপ্রথম তোমার এই ইসলামের উপরে ইমান আনয়নকারী তুমি আমাকেই পেয়ে যেতে মহতারাম হাজরিন আবু তালেবের এই বক্তব্যের খোলাসা কথা হলো ও ভাতিজা তোমার খোদাকেও আমি বিশ্বাস করলাম তোমাকেও বিশ্বাস করলাম তোমার দিনকেও বিশ্বাস করলাম আমি জানলাম কিন্তু আমি মেনে নিতে পারলাম না মেনে নিতে পারলাম না তো আমি ওই খ্রিস্টানকে বললাম যে তুমি যদিও আল্লাহকে বিশ্বাস করো নবী মোহাম্মদকে বিশ্বাস করো কোরআন পড়ো কিন্তু তুমি তো মেনে নিতে পারো নাই এই কারণেই তুমি বেইমান এখন ওই খ্রিস্টান বলে কেন আমি মেনে নিতে পারিনি আমি তো মানি আমি বললাম মানো আচ্ছা ঠিক আছে বলো কোরআন শরীফের মধ্যে সুরায় এখলাস একটা সুরা আছে তুমি কি জানো হ্যাঁ জানি ওই খ্রিস্টান সুরায় এখলাস পড়েও শোনায় সুরায় এখলাস পড়েছে মুখস্থ আছে আমি বললাম যে এই সুরায় এখলাসের ট্রান্সলেশন এখানে তো আল্লাহ পাক বলছেন কুল আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ একক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ আল্লাহ আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ নিজেও কাউকে জন্ম দেন না আর আল্লাহও কারো কাছ থেকে জন্ম গ্রহণ ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকের সমকক্ষ আর কেউ নেই আমি বললাম যে এই সূরাটা যে তুমি পড়ো তুমি কি মানো বলে হ্যাঁ মানি আমি বললাম যে মিথ্যা কথা মিথ্যা কথা তুমি যদি এই সুরা মানো তাহলে সত্য কথা বলো তো দেখি হজরত ইসা আলাইসালাম সম্পর্কে তোমার তোমার ধারণা কি কয় যে আল্লাহর সন্তান আল্লাহর সন্তান সন্তান আমি বললাম হজরতের মারিয়াম আলহ ইসলামকে বলে যে আল্লাহর স্ত্রী নাহজিবিল্লা বলেন তাহলে সে কি মানলো আল্লাহ বলছেন আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি আর ওরা বলছে ইসা আলাইসালাম আল্লাহ সন্তান তো যাই হোক এই কথা বলতে বলতে বিমানের যাত্রীরা সব নেমে গেছে এবং সেও ব্যাগ নামাচ্ছে শেষমেশ সে যেতে যেতে পেছন দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি আমি এটাকে বলবো শয়তানি হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলছে আমাদের সবাইকে আল্লাহর সন্তান হতে হবে আল্লাহ আলমিন ওই খ্রিস্টানকে ইমান দান করেন কথাগুলো তো তার কানে পৌঁছেছে যাক তাকে তো আমি বিদায় করে দিলাম আমি যে কথাগুলো আপনাদেরকে আজকে শোনাতে চাই মহতারাম হাজরিন এই আলোচনায় তাকে যে জবাবগুলো দিলাম এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করছি আপনাদের অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আছে দেখেন আবু জাহাল আবু লাহাবরা তারা তো আল্লাহকে বিশ্বাস করত আমাদের সমাজে এরকম অনেক খাঁটি ইমানদার আছে এক যুবক এসে আমাকে বলে যে হুজুর আপনাকে খুব মহাব্বত করি খুব ভালোবাসি খুব আবেগের সাথে বলছি আমি বললাম যে আমাকে এত ভালোবাসো তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি কোন এলাকা থেকে এসেছো বলে যে হুজুর এই এলাকাতেই থাকি আপনার বিল্ডিং এর কয়েক বিল্ডিং পরে আমি বললাম যে এত কাছে থাকো কোনোদিন তো মসজিদে তোমাকে দেখলাম না কয় যে হুজুর আমি তো নামাজ পড়ি না আমি তো নামাজ পড়ি আমি বললাম ঠিক আছে তো আমিও তো এই সপ্তাহের মাঝখানে আমি থাকি না তো জুমার দিন তো আমি থাকি তো জুমার নামাজের পরে অনেকেই সালাম মুসাফা করে তুমিও যদি একটু দেখা সাক্ষাৎ করো তাহলে মোহাম্মতটা তো একটু তাজা থাকে জুমার দিনও তো কোনোদিন তুমি দেখা করলা না ওই যে হুজুর জুমার নামাজ তো আমার পড়া পায় না তো তখন মেজাজটা হয়ে গেল গরম খুব রাগারাগি করলাম ধমক দিলাম যে যাও তোমার এই ভালোবাসার কোনো প্রয়োজন নেই তুমি নামাজও করো না জুমাও করো না আবার এটাকে একেবারে নির্ভীক ভাবে আমার সামনে এইভাবে প্রকাশ করছো তোমার এই ভালোবাসা মহাব্বতের আমার দরকার নেই তুমি উঠো এখান থেকে যখন খুব ধমকা ধমকি করছি যুবকটা খুব আবেগের সাথে আমার চোখের দিকে চোখ রেখে এইভাবে তাকিয়ে বলছে হুজুর নামাজ করি না দেখে আপনি ঘৃণা করেন হুজুর বিশ্বাস করেন ইমানটা বড় পাক্কা যে ইমানটা বড় পাক্কা এরকম পাক্কা ইমানদার মুসলমান আমাদের সমাজে আছে না নাই নাকি ওই যুবক একলাই কম না বেশি এদের সংখ্যা কম না বেশি বরং অধিকাংশ অধিকাংশ মুসলমানদের অবস্থা এরকম ওই যুবকের মতো পাক্কা ইমানদার বলেন ঠিক না বেঁচে তো ওই যুবকও নিজেকে দাবি করলো ইমানদার আমার সিটে বিমানের সিটে বসা ওই খ্রিস্টানটাও নিজেকে দাবি করলো ইমানদার আজকে এজন্য আমি আপনাদের সামনে ইমানের রিপোর্টটা আমি পেশ করতে চাই মোহতারাম হাজরিন আবু খোদাকেও বিশ্বাস করলো নবী মোহাম্মদকেও বিশ্বাস করলো নবী মোহাম্মদের দিনকেও বিশ্বাস করলো এরপরেও সে কাফের মুশরিক এই উম্মতের এজমা সবাই এ কথা বিশ্বাস করে যে আবু তালেব কাফের আবু তালেব মুশরিক সে বেঈমান কারণটা কি সে জানলো কিন্তু কি করলো না জানলো কিন্তু মানলো না এজন্য এই উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দিস শ্রেষ্ঠ মহাদ্দিস হজরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি ইমানের একটা ডেফিনেশন দিয়েছেন ইমানের একটা সংজ্ঞা দিয়েছেন এটা সারা জীবন মনে রাখবেন মহাদিসিনে কেরাম তো অনেক লম্বা লম্বা সংজ্ঞা দিয়েছেন ইমান কাকে বলে ইমান কাকে বলে শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন ইমান জাননে কা নাম নেই হ্যাঁ মাননে কা নাম ইমান জানার নাম ইমান নয় কিসের নাম ইমান কিসের নাম ইমান মানার নাম না কথা আমি এখানে শেষ করলাম এবার আসেন আবু জাহালরা যে আল্লাহকে বিশ্বাস করত শুধু এতটুকুই শেষ নয় বুহারি শরীফের ব্যাখ্যাকার শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি বুখারি শরীফের সরার মধ্যে লিখেছেন এবং এই উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ মোয়ারিফ এবং শেখুল তফসির আল্লামা ইদ্রিস কামলবী রহমতুল্লাহ আলাই তিনিও তার কিতাব সিরাতুল মুস্তফার মধ্যে লিখেছেন যে আবু জাহেল আবুল আহাবরা যে শুধু আল্লাহকে বিশ্বাস করতো তা না ওরা কিন্তু হজ করত কি করত আবু জাহেল আবুল আহাবরা প্রতি বছর কি করত তাহলে ভাইরা বলো হজ করত হজ করত আবু জাহেল হজ করত এই জন্য আমি অনেক সময় বলি যে আমাদের সমাজে এরকম অনেক হাজি সাহেবদেরকে দেখা যায় এরা হজ করার আগে তাও যেই পরিমাণ একটু ঠান্ডা ছিল হজ করার পরে এদের আগাম টুকাম আরো কয়েক ডিগ্রি বেড়ে যায় এরকম পাওয়া যায় কি যায় না দুই চারজন এরকম হাজি পাওয়া যায় না সমাজে ওই সমস্ত হাজিদেরকে লক্ষ্য করে বলছি তুমি যেমন হাজি অমুক এরকম আবু জাহালও কিন্তু হাজি আবু জাহেল হাজি আবু জাহেল ও হজ করত শুধু এটা নয় আপনারা শুনলে আজকে অবাক হবেন কিতাব দেখে নেবেন আমি তো বললাম এটার অর্থ তো সবাই জানেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত আপনার কোনো শরীক নাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক ও আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত এবং সমস্ত রাজত্বের একমাত্র অধিপতি আপনি একাই লা শারীকা লাক আপনার কোনো শরীক অর্থ ঠিক আছে আপনারা শুনলে অবাক হবেন এই আবু জেহেল আবুল আহমরা হজ করতো হজের মধ্যে এই তালবিয়াটাই বিয়েটাই এই বিয়েটাই করতো আমরা যেমন বলি লা সারি কালাক ওরাও বলতো কি লা সারি কালাক অবাক কাণ্ড এরপরে ওদেরকে আমরা মুশরিক বলছি আমরা নিজেদেরকে ইমানদার বলছি পার্থক্যটা কোথায় জানার দরকার আছে না নাই ভালো করে বুঝে না লা আমরাও বলি আল্লাহ তোমার কোনো শরিক নেই আবু আবু লাহাবরাও বলতো লা পার্থক্যটা হলো আমরা বলি লা আল্লাহ আপনার কোনো নেই বাস এতটুকু বলে আমাদের কথা শেষ আর কোনো কথা নেই কিন্তু আবু জেহেলরা লা শারিক আলাক বলার পরে আবার একটু এক্সটেনশন করতো আরেকটু জোড়া লাগাইতো আরেকটু বাড়াইতো এই ওই এক্সটেনশনটুকু ওই অতিরিক্ত কথাটুকু ওইটাই তাদেরকে শেষ করে দিয়েছে ওরা বলতো এরপরে বলতো ইল্লা ও আল্লাহ আপনার কোনো শরিক নাই এরপরে বলতো ইল্লা তবে কিন্তু এই একটা কিন্তু লাগাই আল্লাহ আপনার কোনো শরিক নাই তবে ইল্লা অর্থ কি তবে কিন্তু তাহলে বলে হকের না ইল্লা তবে তবে কি ইল্লা হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক তবে আল্লাহ কিছু শরীক আপনাকে মেনে নিতেই হবে কিছু শরীক আপনি মেনে নেন তবে আল্লাহ আপনি মন খারাপ করেন না ওদেরকে আমরা খোদা জানি না স্রষ্টা জানি না তামলিকুহু ওয়া মা মালাক যে যাদেরকে আপনি আপনার শরীক মেনে নিবেন এই যাদেরকে বলতে তারা কাদেরকে বুঝাইলো ওই যে কাবা ঘরের ভিতরে যে তিনশো ষাট খানা মূর্তি এই তিনশো ষাটখানা মূর্তির ব্যাপারে এরা আল্লাহর কাছে এই তালবিয়া পড়ার সময় সুপারিশ করতো আল্লাহ আমাদের ওই দেব দেবী ওই মূর্তিগুলোকে আপনি একটু শরিক হিসেবে আপনার পাশে জায়গা দেন তবে তামলিকুহু ওয়া এরা আমাদের স্রষ্টা না আপনি একমাত্র আমাদের স্রষ্টা এবং এদেরও স্রষ্টা আপনি আল্লাহ আমাদের এই দেব দেবীগুলোর স্রষ্টাও আপনি আমাদের স্রষ্টাও আপনি মহতারাম হাজরিন এখানে এসে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই তারা আল্লাহকে একমাত্র স্রষ্টা জানত কোরআনে কারিনে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন আল্লাহকে স্রষ্টা জানা সত্ত্বেও তারা ওই তিনশো ষাটখানা দেব দেবীর পূজা কেন করত কেন এদেরকে চেষ্টা করত একটা মাত্র কারণ ওদের একটা ভ্রান্ত আকিদা একটা ভ্রান্ত ধারণা সেই ধারণাটা কি ধারণাটা হলো ওরা চিন্তা করত যে এই বিশাল জগৎ আসমান জমিন এই বিশাল একটা জগৎ আল্লাহ একলা কত সামলাবে আল্লাহ একলা কয়দিক সামলাবে ঠিক হুবহু এই চিন্তাটা যেমন ধরেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার সম্পর্কে যদি তার কোনো একজন ভক্ত নাগরিক সে বসে বসে চিন্তা করে আহারে আমাদের প্রধানমন্ত্রী উনি একলা কয়দিক সামলাবে এরকম একটা চিন্তা তার মাথায় আসতে পারে কি পারে না এই কারণে উনি কি করেন মন্ত্রণালয়গুলোকে ভাগ করে দিয়েছেন তুমি অমুক মন্ত্রী তুমি রেল মন্ত্রী তুমি আপনার সড়ক মন্ত্রী তুমি টেলিফোন মন্ত্রী তুমি স্বাস্থ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি এভাবে মন্ত্রণালয় ভাগ করেছেন কি করেননি একলা সব দিক সামলানো সম্ভব না আল্লাহ সম্পর্কে তাদের এই ধারণা আল্লাহ একলা কয় দিক সামলাবে না বলেন তো তাদের ধারণা ছিল যে তাদের এই যে তিনশো ষাটখানা মূর্তি দেবী আছে আল্লাহ পাক এদেরকেও বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিয়ে এদের হাতে পাওয়ার ছেড়ে দিয়েছে পাওয়ার দিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ তাদের এক দেবীর নাম হলো লাভ একজনের নাম মানাত একজনের নাম রুজাত তো লাভকে আল্লাহ পাক বললেন লাভ যা তোকে আমি সন্তান দেওয়ার ক্ষমতা দিয়ে দেব তুই সন্তান মন্ত্রী এই পৃথিবীতে কাকে সন্তান দিবি না দিবি এটা তোর দায়িত্ব মানাত তোকে আমি দায়িত্ব দিয়ে দিলাম তুই স্বাস্থ্যমন্ত্রী কাকে স্বাস্থ্য দিবি না দিবি এটা তোর দায়িত্ব উজ্জাত তোকে আমি দায়িত্ব দিয়ে দিলাম তুই বৃষ্টি মন্ত্রী কোন এলাকায় বৃষ্টি দিবি না দিবি এটা তোর দায়িত্ব এদের ধারণা এরকম প্রত্যেকটা মূর্তিকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং পাওয়ার তাদের হাতে ছেড়ে দিয়েছেন এই ধারণা করেই যখন তাদের সন্তানের প্রয়োজন হয় তো ওই সন্তান মন্ত্রীকে গিয়ে চেষ্টা দেয় তার কাছে সন্তান চায় যখন স্বাস্থ্যের প্রয়োজন স্বাস্থ্যমন্ত্রীকে চেষ্টা দেয় যখন ম্যাগের প্রয়োজন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি মন্ত্রীকে দেয় তাদের কাছে গিয়ে এগুলো চায় আমার বয়ান যদি আপনাদের বুঝে আসে এবার আমি একটা ইন্টারভিউ নেই বলেন তো দেখি এই আরবের কাপের মুশফিকরা তারা খোদা হিসেবে কয়জন খোদা মানত স্রষ্টা হিসেবে কয়জন মানত একজনকে মাশাল্লাহ স্রষ্টা তারা একজনকেই মানত কিন্তু এই যে তিনশো ষাটখানা দেব দেবী মূর্তিকে তারা করত এদেরকে করত কেন আল্লাহ পাকের সহযোগী হিসেবে যারা আল্লাহ সহযোগী এজন্য তাদেরকে সেজদা করত এদেরকে স্রষ্টা মানত হাজরিন এই এতটুকুর কারণে তারা কিন্তু দুই খুদা মানত না তিন ক্ষুদা মানত না স্রষ্টা একজনকেই মানত কিন্তু তাদের দেব দেবীগুলোকে আল্লাহর সহযোগী মনে করত এদের হাতে পাওয়ার আছে এই মনে করে এদেরকে চেষ্টা করত এই কারণেই এই সমস্ত আবু জাহাল আবুল হাবরা কাফের মুশরিক বেইন খোদা কিন্তু তারা তিনজন মানে নাই কয়জন মেনেছে তাইলে এক খোদা মানার পরেও একজন মানুষ কি হতে পারে মুশরিক হতে পারে মাসালাটা ভালো করে বুঝেন খোদা কয়জন মানত একজন স্রষ্টা কয়জন মানত একজন মানত একজন স্রষ্টা বিশ্বাস করা সত্ত্বেও তারা চির জাহান্নামী তারা কাফের তারা মুশরিক তারা বেইমান কেন তারা তাদের মূর্তিগুলোকে আল্লাহর সহযোগী মনে করেছে ঠিক কিনা অতএব আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন মাজারে যায় মাজারে গিয়ে সেজদা দেয় আর ওই মাজারের পীরের কাছে সন্তান চায় ব্যবসায় উন্নতি চায় সুস্বাস্থ্য চায় তাদের ইমান আছে হ্যাঁ তাদের তো ইমান নাই আচ্ছা তারা কি ওই মাজারে যে শুয়ে আছে পীর সাহেব তাকে কি তারা খোদা মনে করে খোদা একজনকেই মানে তার কাছে সেজদা দিয়ে তার কাছে সন্তান চাইলো কেন তার মনের একটা বিশ্বাস যে আমার পিসাবের হাতেও আল্লাহ কিছু পাওয়ার ছেড়ে দিয়েছে আমার পিসাবের হাতেও সন্তান দেওয়ার পাওয়ার আছে তাইলে এই লোকটা মাজারে সেজদা দিয়ে বের হওয়ার পরেও যদি আপনি তাকে মুসলমান বলেন তাহলে আবু জাহেলের দোষটা কি ছিল কথা বুঝে আসে আবু জেহেলের আকিদা আর বিশ্বাস আর এই লোকের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে কালিমায় এবার প্রথম অংশ নিয়ে আমি আলোচনা করছি লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই জায়গায় তারা এক খোদা মানত এক স্রষ্টা মানত কিন্তু আল্লাহর সহযোগী তাদের দেব দেবীকে মানার কারণে তারা মুশরিক বেইমান মোহতারাম হাজরিন তাইলে এবার কালিমায় কালিমায়ে এবার দ্বিতীয় অংশে আসে প্রথম অংশটা আমার ভূমিকা ছিল উদ্দেশ্য আমার দ্বিতীয় অংশ এবার দ্বিতীয় অংশের মধ্যে আসেন মুহাম্মাদুর মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ আল্লাহ পাকের রসুল কেমন রসুল আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন وكان الله بكل شيء عليما الله قال বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন কোন পুরুষের জন্মদাতা পিতা নন নবীজির কোন সন্তান পুরুষ হয় নাই বাচ্চা বয়সেই শেষ নাবালেগ অবস্থায় তারা ইন্তেকাল করেছেন কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম তারা দুগ্ধপুষ্য শিশু থাকাকালীন কেউ ইন্তেকাল করেছে কেউ হাঁটতে পারতেন নবীজির হাত ধরে নবীজির সাথে উটের পিঠে বসতে পারতেন হজরত ইব্রাহিম রবি আল্লাহ ইন্তেকাল করেছেন নবীজির কোন সন্তান পুরুষ হয় নাই অর্থাৎ বালেগ হয় নাই বালেগ হয় নাই তো আল্লাহ বলছেন তোমাদের কোন পুরুষের জন্মদাতা পিতা নন রসুল আল্লাহ কিন্তু তিনি আল্লাহর রসুল ওখাতামান নবীন এবং সর্বশেষ পয়গম্বর তারপরে আর কোন পয়গম্বর আসবে তর্জমা ঠিক আছে তো তো নবীজি সম্পর্কে আল্লাহ নিজে বলছেন যে তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ পয়গম্বর সর্বশেষ রসুল এখানে চমৎকার একটা কথা লিখেছেন ভালো করে বুঝছেন চমৎকার একটা কথা লিখেছেন এখানে ওলামা একরাম আছেন তারা তো খুব ভালো বুঝবেন লাকিন এটা হরফে ইস্তেদরাক হরফে ইস্তেদরাক অর্থাৎ পূর্বের কথাকে অস্বীকার করে নতুন আরেকটা কথাকে সাবেত করা হয় পূর্বের কথাটাকে নফি করে এর পরবর্তী যেটা কথা আছে মাদফুল যেটা আছে ওটাকে সাবেত করা হয় অর্থাৎ প্রথমে একটা কথা বলে কথা বলে ওই কথাটাকে অস্বীকার করে এরপরে বলা হয় যে যদিও এটা নয় কিন্তু এটা কিন্তু লাকিনের মা কাবেল এবং মা বা পূর্বের এবং পরের বাক্যের সাথে মিনওয়াজহীন সম্পর্ক থাকে যেমন ধরেন আমি যদি আমার ছেলেকে বলি যে আমি যদিও তোর সাথে স্কুলে যাই নাই কিন্তু স্কুলে তুই কি কি করেছিস সব খবর আমার আছে এই যে মাঝখানে কিন্তু বললাম ওইটাই লাকিন এখন যদিও তোমার সাথে স্কুলে যাইনি কিন্তু স্কুলে তুমি কি কি করেছো সব খবর আমার আছে তাহলে স্কুলে কি কি করেছো সব খবর আমার আছে আর তোমার সাথে স্কুলে যাইনি এই দুইটা কথার সাথে সম্পর্ক আছে না নাই দুটোটাই একই বিষয়ের কথা যে যদিও তোমার সাথে স্কুলে যাইনি কিন্তু তুমি স্কুলে কি কি করেছো সব খবর আমার আছে ঠিক এরকম আল্লাহ পাক বলছেন যদিও কোনো পুরুষের পিতা নন কিন্তু তিনি কিন্তু আল্লাহর রসুল তাইলে কোনো পুরুষের পিতা নন আল্লাহর রসুল আমাদের রুহানি পিতা না নবীজি আমাদের রুহানি পিতা না আল্লাহ বললেন যে তোমাদের পুরুষের জন্মদাতা পিতা তিনি না কিন্তু তোমাদের কিন্তু আধ্যাত্মিক পিতা রুহানি পিতা এ কথা বলার পরে এরপর আল্লাহ বলছেন ওয়াহ তামান নাবিগিন ওয়াহ তামান নাবিগিন খতামান নবীন কেন বলেছেন এর অর্থ হলো যে এই রসুলের পরে আর কোন রসুল আসবে না এই রসুলের যে রুহানি সন্তান আধ্যাত্মিক সন্তান তোমরা এই সন্তান তেয়ামত পর্যন্ত চলতে থাকবে আর কোন পয়গম্বরের সন্তান আসবে না তিনি রুহানি পিতা তেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের আধ্যাত্মিক পিতা অহতামান নাবিগিন তার সন্তানের সংখ্যা সমস্ত নবীদের চেয়ে বেশি হবে সমস্ত নবী রসুলের যত আধ্যাত্মিক সন্তান আছে রুহানি সন্তান আছে সমস্ত নবী রসুলের রুহানি সন্তানের চেয়ে আমার পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রুহানি সংখ্যার সংখ্যা সন্তানের সংখ্যা সবচেয়ে বেশি হবে মোহতারাম হাজরিন যদি এই অর্থটুকু আপনাদের বুঝে আসে তাইলে বলেন নবীজির পরে যদি মাঝখানে আবার কোনো নবী আসে তাহলে নবীজির এই রুহানি সন্তানের ধারাবাহিকতা ওই নবীর আগ পর্যন্ত শেষ হয়ে যাবে নাকি ওই নবী আসার পরেও চলতে থাকবে নবীর আগ পর্যন্ত শেষ হয়ে যাবে এরপরে নতুন নবী আসলে আবার তার রুহানি সন্তানের ধারাবাহিকতা শুরু হবে তাইলে আল্লাপা কোরআনে কারিমে যে বললেন নবী নাবিয়িন যে আমার পয়গম্বরের রুহানি সন্তানের সংখ্যা সবচেয়ে বেশি হবে এই সবচেয়ে বেশি কিভাবে হবে নবীর পরে মাঝখানে আরেক নবী আসলে নাকি না আসলে কথা বলেন না আসলে কেয়ামত পর্যন্ত যদি কোন পয়গম্বর মাঝখানে না আসে তাহলে আমাদের নবীর রুহানি সন্তানের সংখ্যা সবচেয়ে বেশি হবে আর যদি মাঝখানে কোন নবী চলে আসে কোন পয়গম্বর চলে আসে তাহলে আমাদের নবীজির রুহানি সন্তানের ধারাবাহিকতা ওই পয়গম্বর পর্যন্ত শেষ ওই পয়গম্বরের পর থেকে আবার তার রুহানি সন্তানের ধারাবাহিকতা শুরু হবে তাহলে আল্লাহ পাকের এই কোরআনে কারিমের এই কথাটা মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে এই কারণে মুফাসরিনে এই উন্মতের এজমা ঐক্যমত যে আমাদের পয়গম্বরের পরে আর কোন নবী আসবেন আর কোন নবী আসবেন না মহতারাম হাজরিন এবার আসেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে শুধু একা নয় আমি বোহারি শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি নবীজি বলেন ইন্নাহু সায়াকুনু মিন বাদি কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা নবীজি বলেন যে দেখো আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জাল কাযযাব তিরিশটা মিথ্যুক আসবে তারা প্রত্যেকেই নিজেদেরকে নবী দাবি করবে নবীজি বলেন ওয়ানা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না محترم হাজরিন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে নরম দিল মানুষ আপনারা সবাই জানেন জুমার খুতবার মধ্যে সব খতিব সাহেবরা এটা বলেন আর হামো উম্মাতি বি উম্মাতি আবু বাকর নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিন সবচেয়ে নরম মানুষ আবু বকর কিন্তু সেই আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল আসওয়াদ আল আনাসি নবী দাবি করেছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম দিল মানুষ তাকে কিন্তু ছাড় দেন নাই সাহাবায়ে কেরামকে নিয়ে তার বিরুদ্ধে জিহাদ করেছেন এবং তাকে জাহান্নামে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে অতএব আমাদের নবীজির পরে আর কোন নবী আসবেন না নবীজি এই কথাটা বারবার অনেক হাদিসের মধ্যে বুঝিয়েছেন অনেক হাদিসে মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বুনিয়ানান ফা আহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউযিআ লাবিনাতিন মিন যাবিয়াতিন زواياه فجعل الناس فجعل الناس يطوفون به ويقولون فهلا وضعت هذه اللبنه قال وانا اللبنه وانا خاتم النبيين لا نبي بعدي أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন যে আমার দৃষ্টান্ত আর আমার পূর্বের নবীগণের দৃষ্টান্ত হলো নবীজি বলেন যে একটা মানুষ একটা বিল্ডিং তৈরি করেছে ফাআহসানাহু ওয়া আজমালাহু অনেক চমৎকার করে সুন্দর করে চিত্তাকর্ষক করে সে একটা বিল্ডিং তৈরি করেছে ইল্লা কিন্তু বিল্ডিংটা সব কমপ্লিট করে ফেলেছে এক জায়গার মধ্যে একটা ইটের জায়গা সে ছিদ্রি করে রেখেছে একটা ইটের জায়গা খালি রেখেছে ওই জায়গার মধ্যে কোনো ইট বসায় না মানুষ ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখে আর প্রশংসা করে হাইরে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর বিল্ডিং খালি ঘুরে আর প্রশংসা করে গত জুমা ওই যে বাংলাদেশে দুইশো এক গম্বুজ মসজিদ শুনেছেন অনেকেই টাঙ্গাইলের গোপালপুর জেলায় দুইশো এক গম্বুজ দুইশো একটা গম্বুজ মসজিদ একশো কোটি টাকা খরচ হয়ে গেছে এখনো কাজ শেষ হয়নি ওই মসজিদে গত জুমা আমি পড়িয়েছিলাম খালি দেখতেই মনে চায় এক একটা গম্বুজের দিকে তাকালে শুধু তাকিয়ে থাকতে মনে চায় এত সুন্দর এত সুন্দর তা আমি মসজিদটা ঘুরি দেখি আর সাথীদেরকে বলছি যে আল্লাহ পাক জান্নাতের বিল্ডিং গুলো কত সুন্দর করবেন কত সুন্দর করবেন মানুষ ঘুরছে আর প্রশংসা করছে কিন্তু যখন ওই যে খালি জায়গাটায় আসে একটা ইটের জায়গা খালি ওখানে এসে তাদের দৃষ্টি আকৃষ্ট হয়ে যায় আহ এই একটা ইট কেন বসাইল না এই জায়গাটা কেন খালি নবীজি বলেন ওয়ানা লাবিনাতু ওয়ানা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি ওই যে একটা ইট খালি আমি হইলাম ওই শেষ ইট আমার মাধ্যমে আল্লাহ পাক ওই ইটের জায়গাটা বন্ধ করে দিয়েছেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না। কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে নবীজি বলছেন অন্য এক হাদিসের মধ্যে বলছেন قال رسول الله صلى الله عليه وسلم সমস্ত নবী রসুলদের মধ্যে আমাকে ছয়টা বৈশিষ্ট্য দান করেছেন এই ছয়টা আল্লাহ আমাকে গুণান্বিত করেছেন এবং ছয়টা ফজিলত আমাদের আমাকে দান করেছেন এই ছয়টা বৈশিষ্ট্য আল্লাহ কাউকেই দেন নাই এই ছয় নিয়ামত শুধু আমাকেই দিয়েছেন এক নম্বর অর্থাৎ ব্যবহার করেছেন আর মহাদিসিনে হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা করে ফেলেছেন অর্থাৎ সংক্ষিপ্ত একটা দুইটা শব্দ ব্যবহার করে এরকম বিশাল অর্থবোধক শব্দ নবীজি এরকম কথা বলতেন আর এগুলোর ব্যাখ্যা হাজার হাজার পৃষ্ঠায় চলতো এক সাহাবি এসে বলছে আউসিনি তুতিল আলাইয়া গ্রাম্য সাহাবি তো এসে বলছে আমাকে একটু নসিহত করেন তবে লম্বা কথা বলেন শর্ট করে বলেন নবীজি শুধু তাকে বললেন লা শেষ এই তুমি বেশি রাগ করো না বাস এই লা এক শব্দ তুমি রাগ করো না নসিহত করে ছেড়ে দিলেন মহাদিসিন একরাম শত শত পৃষ্ঠা এই হাদিসের ব্যাখ্যা করে ফেলেছে এটাকে জওয়ামিউল কালিম বলা হয় নবীজিকে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দান করেছেন পূর্বের কোন নবীকে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দান করেন এরপর নবীজি বলছেন ওয়া মুসিরতু বির রুবি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মুসিরতু বির রুবি মাসিরাতা শাহরিন যে আমি এক মাস শত্রুদের থেকে দুশ্মন থেকে এক মাস দূরে থাকা অবস্থায় এক মাসের পথ এখনো দুশ্মন দূরে আছে এক মাসের পথ দূরে থাকতেই আল্লাহ দুশ্মনের অন্তরে আমার ভয় ঢুকিয়ে দিলেন অনুসির তুমি রবি তিন নম্বর রবিজি বলছেন পূর্বের কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না যুদ্ধের মধ্যে গনিমতের মাল তাদের জন্য কারো জন্য হালাল ছিল না গনিমতের মাল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হতো শুধু আল্লাহ পাক আমার মাধ্যমে আমার উন্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছে চার নম্বর নবীজি বলছেন পূর্বের সমস্ত নবীদের জন্য ফরজ ছিল মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে মসজিদের বাইরে কোথাও নামাজ পড়লে নামাজ হবে না আবার পড়তে হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে আমার উন্মতের জন্য গোটা গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে যেখানে নামাজ পড়ে সেখানে নামাজ হয়ে যায় হয় কি হয় না এখানে নামাজ পড়লে হবে না হ্যাঁ এখানে পড়লে হবে না এটা কি মসজিদ এটা কি মসজিদ পুরা পৃথিবীতে দুনিয়াকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন এবং মাটিকে আল্লাহ আমার জন্য পবিত্রকারী বানিয়ে দিয়েছেন পানি না পেলে মাটি ঘষলে পবিত্র হয়ে তাই এমন এটা পূর্বের কোন নবীকে আল্লাহ পাক দেন পাঁচ নম্বর নবীজি বলছেন পূর্বের নবীদেরকে আল্লাহ পাক এক এক গোত্রের নবী বানিয়ে পাঠাতেন আর আমাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানুষের নবী বানিয়ে পাঠিয়েছেন ছয় নম্বর আল্লাহ পাক বলছেন বিয়ান নাবিয়ুন এবং নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ আলামিন আমার মাধ্যমে খতম করে দিয়েছে মুহতারাম সর্বশেষ পয়গম্বর কিন্তু এই কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও এসে দাবি করলো ও নবী প্রথমে দাবি করেছে সে মাহাদি মাহাদি আলাইহিস সালাম আসবেন না কিয়ামতের পূর্বে প্রথমে মাহাদি দাবি করেছে এরপরে বলে আমি মসিহে মৌরুদ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক যে মসিহ বলেছেন এই মসিহে মৌরুদ আমি যেই মসিহের কথা আল্লাহ পাক ওয়াদা করেছেন যে কেয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন না ঈসা আলাইহিস সালাম আসবেন না তো এই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন যে একজন পয়গম্বর আসবে তার নাম আহমদ আর ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আমাদের নবীজির উম্মত হয়ে আসবেন কি আসবেন না এখন সে বলছে আমি সেই ঈসা আমি সেই মসি এরপরে সে বলে যে আমি জিল্লি নবী নবীর ছায়া আমাদের নবীজির ছায়া এর কিছুদিন পরে সে দাবি করলো যে আমি স্বয়ং সম্পূর্ণ একজন নবী এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমি আপনাদেরকে শুরুতে ইতিহাস শুনিয়েছি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কে নবী বানিয়েছে আল্লাহ বানিয়েছেন কে ইংরেজ সরকার কে বানিয়েছে কথা বলেন ইংরেজ সরকার ব্রিটিশরা তাকে নবী বানিয়ে দিয়ে গেছে ব্রিটিশরা যে তুমি নবী দাবি করো আর পয়সা ছিটাইলেই তো এরকম মানুষ জোগাড় হয়ে যায় তার অনুসারী এখন আমাদের দেশে আছে না নাই দিন দিন কমছে না বাড়ছে বাড়ছে মহতারাম হাজরিন এখন এ নবী দাবি করলো নবী দাবি করার পরে তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল মিথ্যা কথা বলা বড় বৈশিষ্ট্য কি ছিল মিথ্যা কথা বলা ও কথায় কথায় মিথ্যা বলতো কথায় কথায় মিথ্যা বলতো আর বকাবকি করতো গালি দিত এখন নিজেকে যেহেতু সে মসিহে মাউরুদ দাবি করেছে যে সে নিজে এই যুগের ঈসা যেহেতু কেয়ামতের আগে ঈসা আলাইসাল্লাম আসবে এটা তো নবীজিও বলে গেছেন হাদিসেও আছে এই উম্মতের এজমা তো সে নিজে দাবি করছে আমি ঈসা মসিহ এখন নিজেকে ঈসা মসিহ যখন দাবি করলো তাহলে ঈসা মসিহ তো মানুষকে গালাগালি করতো না ঈসা মসিহ তো এরকম মিথ্যা কথা বলতো না এখন ঈসা মসিহের সাথে তার সাদৃশ্যতা বর্ণনা করার জন্য সে তার কিতাবের মধ্যে লিখেছে যে ঈসা মসিহের স্বভাব ছিল ঈসা সালাম কথায় কথায় মানুষকে গালি দিতেন গালি দিতেন এই যে দেখেন আমি পড়ে শোনাচ্ছি তার কথা সে লিখছে হ্যাঁ মির্জা গোলাম আহমদ হজরত ঈসা আলাইসাল্লাম কে বারে মে লিখতা হ্যাঁ आपको गालियां देने और बदजबानी की अक्सर आदत थी ঈসা আলাইসাল্লাম কথায় কথায় গালি দিতেন আর কথায় কথায় মানুষকে বকাবকি করতেন अदना अदना बात में गुस्सा आ जाता था अपने नफ्स को जज्बात से रोक नहीं सकते थे গালি দিতেন এরপরে আরেক জায়গায় সে লিখছে ঈসা আলাই ইসলাম মদ পান করতেন নাউজুবিল্লাহ বলেন এই যে সে লিখছে দেখেন मिर्जा गुलाम अहमद को किसी ने मशवरा दिया कि आपको जियावती की बीमारी है अफयून इस्तेमाल करें ये इस मरज में मुफीद होती है কেউ তাকে পরামর্শ দিয়েছে যে আপনার যে রোগটা হয়েছে আপনি আফিম আফিম না আফিম বলে বাংলায় যে একটা নেশাদার আফিম আচ্ছা আফিম এটাকে উর্দুতে আফিউন বলে তো কেউ চিঠি লিখেছে যে দেখেন আপনার যে রোগ হয়েছে এই রোগের ঔষধ আফিম খেলে এই রোগটা সেরে যায় তো এই চিঠির জবাবে তিনি তার কাছে লিখেছেন যে আপনি বড়ি মেহরবানি কি কে হামদর্দি ফরমাই যে আপনি তো আমার খুব শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকে আফিউন খাওয়ার পরামর্শ দিয়েছেন लेकिन मैं डरता हूं कि लोग ठट्टा करके ये ना कहे कि पहला मसीह तो शराबी था और दूसरा अफियूनी কিন্তু আমি ভয় পাই যে আমি যদি আফিম খাই তাহলে মানুষ এ কথা বলবে যে আগের ঈসা তো শরাব পান করত এখনকার ঈসা আফিম খায় এই জায়গায় ঈসা আলাইসালামকে সে শরাবি বলল না ঈসা আলাইসালামকে শরাবি বলল মোহতারাম হাজরিন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে যখন নবুয়তি দাবি করলো তো তার উন্মতেরা যারা তার উন্মত হয়েছে তাকে নবী মেনে নিয়েছে একদিন তাকে ধরলো যে নবীদের কাছে তো ওহি আসে আপনার কাছে কি ওহি আসে না আমাদেরকে ওহি শোনান এখন ও তো আগে থেকে এটার জন্য প্রস্তুত না হঠাৎ করে যখন ওহি চাইল তো সেই স্তব্ধ হয়ে গেল এখন সে বলল যে ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি ওহির অপেক্ষায় আছি রাত্রেবেলা সে গেল তার ওই খোদাদের সাথে সাক্ষাৎ করতে যারা তাকে নবী বানিয়েছে কারা বানিয়েছে ইংরেজরা গিয়ে বললো যে আমার কাছে আমার উন্মতেরা তো ওহি চায় আমি এখন কি করবো তো কোনো মুশকিল নাই ইংরেজরা কিছু কথা তাকে লিখে দিল পরের দিন এসে বলছে উম্মতদের কাছে যে গতকালকে আমার কাছে একটা ওহি এসেছে একটা আয়াত নাজেল হয়েছে তো উম্মত জানতে চাইলো কি আয়াত নাজেল হয়েছে বলে যে আয়াতটা পড়ার আগে তোমাদেরকে আগে বলি যে আশ্চর্য ব্যাপার আমার কাছে ইংরেজিতে ওহি এসেছে তো তখন সে সবাইকে গতকালকের নাজিলকৃত আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছে Though all men should be angry, but Allah is with you, He shall help you, word of God cannot exchange. সে বলছে যে দেখো গত রাত্রে আমার কাছে এই ওহি এসেছে though all man should be angry O Mirza Ghulam Ahmad পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় but Allah is with you Allah তোমার সাথে আছে তুমি কোনো চিন্তা করো না he shall help you Allah তোমাকে সাহায্য করবেন word of God can not exchange আল্লাহর কথা কখনো পরিবর্তন হতে পারে না নামুদুবিল্লা বলেন ইংরেজিতে তার কাছে ওহি নাজেল হতো তার কাছে উর্দু ভাষায় ওহি আসে তার কাছে আরবি ভাষায় ওহি আসে তার কাছে ফার্সি ভাষায় ওহি আসে তার কাছে পুস্তু ভাষায় ওহি আসে মোহতারাম হাজরিন অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমি ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমি আল্লাহ পাক বলছেন আমি যত নবী দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকটা নবীর কাছে আমি ওহি নাজেল করতাম তার কওম তার কওম এবং তার গোত্রের ভাষা ভাষায় তাদের কাছে কিতাব নাজিল করতাম তাদের কওমের ভাষায় তাদের গোত্রের ভাষায় হযরত মূসা আলাইহিস সালাম তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুরিয়ানি ভাষায় যেহেতু তার কওমের ভাষা ছিল সুরিয়ানি ঈসা আলাইহিস সালামের কাছে ইব্রানি ভাষায় আল্লাহ পাক এই কিতাব নাজিল করলেন যেহেতু তার কওমের ভাষা ছিল ইব্রানি হজরতে দাউদ আলাইহিসসালাম তার কাছেও আল্লাহ পাক জবুর করেছেন সেটাও তার কওমের ভাষায় আমাদের পয়গম্বরের কাছে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক বলেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা তোমার কওমের ভাষা যেহেতু আরবি আমি কিতাবটাও নাজিল করলাম আরবি ভাষায় আল্লাহ বলেন সব পয়গম্বরকে তার ভাষায় আমি কিতাব করি ভাষায় তার কাছে ওয়াহি করি তাহলে আমাদের প্রশ্ন হলো ও মির্জা গোলাম আহমদ তুমিও যদি নবী হও তাহলে তোমার ভাষা কি তোমার কওমের ভাষা কি তোমার কওমের ভাষা তুমি তো পাঞ্জাবে জন্মগ্রহণ করেছো পাঞ্জাবের কাদিয়ানে তো সেখানে জন্মগ্রহণ করেছো ওখানকার ভাষা তো পাঞ্জাবি তাহলে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তোমার কাছে তো শুধু পাঞ্জাবি ভাষায় কি আসার কথা ওহি আসার কথা অথচ সে দাবি করেছে তার কাছে ছয় ভাষায় ওহি আসে কয় ভাষায় ছয় ভাষায় এজন্য আমাদের একজন উস্তাদ বলছিলেন যে যার ওম যার সম্প্রদায় যার ওম ঠিক নাই সে কিন্তু সঠিক সন্তান হতে পারে না ও না যায় সন্তান যার ওমের পরিচয় নাই সে তো না যায় সন্তান মহতারাম হাজরি দ্বিতীয় নম্বর কথা হলো সমস্ত পয়গম্বরের একটা করে কালিমা ছিল হজরতে আদম আলাই ইসলামকে জিজ্ঞাসা করেন আপনার কালিমা কি আদম আলাই ইসলাম বলবেন আদম ইব্রাহিমকে জিজ্ঞাসা করেন বলবেন ইব্রাহিম ও হজরতে মুসা বলবেন হজরতে ঈসাকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন হজরতে জিজ্ঞাসা করেন তিনি বলবেন খলিফাতুল্লাহ হজরতে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন লা ইলাহা তাইলে এবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে জিজ্ঞাসা করেন তোমার কালিমা কি কাদিয়ানির কালিমা কি লাইলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ ওর কোন কালিমা আছে তাহলে যদি তুমি নবী হও পায়গম্বর হও তাহলে তোমারও তো কালিমা থাকবে তুমি আমাদের মুসলমানদের আখেরি পায়গম্বর সঙ্গীদুল মুরসালিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কালিমাকে তুমি চুরি করেছো যে জুতা চুরি করে সে ছোট চোর যে ডাকাতি করে সেও ছোট ছোট চোর কিন্তু যে আরেকজনের কালিমা চুরি করে হে হলো বিশ্ব চোর বিশ্ব চোর কিনা ও তো কালিমা চোর কালিমা চুরি করেছে মোহতারাম হাজরিন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে জিজ্ঞাসা করা হয়েছে সমস্ত নবী রসুলদের তো মোজেজা থাকে আপনার মোজেজা কি আপনার মোজেজা মোজেজা থাকে না আমাদের নবীজির মোজেজা ছিল না এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তার অনুসারীরা ধরেছে আপনার মর্যাদা কি কয় যে আমার মর্যাদা এটা বাতিনি মর্যাদা এটা তো প্রকাশ করা যাবে না তারপরেও যখন জোর করে ধরেছে না আপনি পয়গম্বর আপনার মর্যাদার কথা আমাদেরকে বলতে হবে তখন তিনি উত্তরে বললেন যে আমার মর্যাদা হলো আসলে তো এটা লজ্জার কথা নারীদের যেমন মাসিক ঋতুস্রাব হয় আমার ওই রকম ঋতুস্রাব হয় আমার মিন্স হয় এটা হলো তার মর্যাদা মোহতারাম হাজরিন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমাদের দেশে বড় শক্তিশালী ভাবে তারা তাদের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে সরল প্রাণ মুসলমানদেরকে এটা বোঝায় যে হ্যাঁ শেষ নবী ওনাকেও তো আমরা নবী মানি কিন্তু এই কাদিয়ানি তিনিও নবী ছিলেন পশ্চিম কালেও এটা হতে পারে না আমি কালিমার প্রথম অংশের ওয়াজ এই জন্য করেছি মক্কার কাফের মুশ্রিকরা তারা যেমন খোদা একজন মানত স্রষ্টা একজনকে বিশ্বাস করত কিন্তু তাদের দেব দেবীগুলোকে আল্লাহ পাকের সহযোগী মনে করেছে এই কারণে তারা কাফের মুশরিক বেঈমান হয়ে গেছে ঠিক তদ্রু কেউ যদি বলে আমি নবী মুহাম্মদকে মানি ভালো কথা মুহাম্মদকে মানো কিন্তু যদি নবী মুহাম্মদের সাথে যদি তুমি মনে করো যে না আমিও জিল্লি নবী আমি সহযোগী নবী আমি জিল্লি নবী আমি উম্মতি নবী এরকম আল্লাহকে এক মানার পরেও যারা আল্লাহ সহযোগী মানার কারণে বেঈমান কাফের হয়েছে নবী মোহাম্মদকে আমাকে নবী মানার পরেও যদি কেউ সহযোগী নবী দিল্লি নবী ছায়া নবী এরকম দাবি করে সেও কাউকের সেও মুশরিক সেও বেঈমান সর্বশেষ কথা হলো যে এদের সম্পর্কে আমাদের বক্তব্য পরিষ্কার তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই আমাদের দেশে খ্রিস্টানরা বসবাস করে কিনা তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই ইহুদি আছে হিন্দু আছে বৌদ্ধ আছে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই কাদিয়ানিদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা কেন কি কারণে আমরা এত কথা বলছি এর একমাত্র কারণ হলো পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রি তারা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেছে আমাদের দেশে হিন্দুরা অমুসলিম হিসেবে বসবাস করছে তাদের সাথে কোনো ঝগড়া নেই খ্রিস্টানরা অমুসলিম হিসেবে বসবাস করছে তাদের সাথে কোনো ঝগড়া নেই ইহুদিরা অমুসলিম হিসেবে বসবাস করছে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই ঠিক তদ্রুপ এই কাদিয়ানি এই কাদিয়ানি যারা আহমদিয়া মুসলিম জামাত দাবি করছে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা তারাও যদি অমুসলিম হিসেবে আমাদের দেশে বসবাস করে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই কিন্তু সমস্যাটা হলো ওরা নিজেদেরকে মুসলমান দাবি করছে ইমানদার দাবি করছে আপনি যদি একজন বড় ব্যবসায়ী হন আর আপনার যদি একটা ট্রেড লাইসেন্স থাকে এই ট্রেড লাইসেন্সটা যদি আরেকজন ব্যবসায়ী যদি কোনো অনুমোদন ছাড়া আপনার ট্রেড লাইসেন্স এবং আপনার লঘু যদি ব্যবহার করে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন কি করবেন না মামলা করবেন কিনা কারণ আমার এটা তো বৈধ ট্রেড লাইসেন্স সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স অতএব আমারটা সে ব্যবহার করতে পারবে না ঠিক তদ্রুপ আমরাও মাননীয় সরকারের কাছে একটাই অনুরোধ করতে চাই কাদিয়ানিরা এই দেশে থাকুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ইসলাম নামের মুসলমান নামের ইমানদার নামের এই ট্রেড লাইসেন্স নবীজি আমাদেরকে দিয়েছেন তাদেরকে দেন নাই তারা আমাদের এই ইসলাম নামের মুসলমান নামের ট্রেড লাইসেন্স ব্যবহার করতে পারবে না নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না তারা কাফের অমুসলিম হিসেবে থাকবে আমাদের কোনো আপত্তি নেই এটাই আমাদের সর্বশেষ কথা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই জাতীয় বাতিল ফেরকা এবং গুমরাহ থেকে আমাদের ইমানকে হেফাজত করেন ওসল্লাহ তাআলা তাকবীর মারহাবা মুফতি হামিদ জাহির সাহেব